হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে ব্যস্ততম মুহূর্ত পার করছেন যারা মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন এই গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থিতা করছেন জনাব মজিবুর রহমান খান তার নির্বাচনের প্রতীক হল লাটিম এই লাঠির মার্কা নিয়ে তিনি যদি এই একান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তাহলে এই একান্ন নং ওয়ার্ডবাসীর জন্য তিনি কী কী কার্যক্রম করবেন সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ আপনাকে আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী পঁচিশে মে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সকলেই আমরা সাধারণ মানুষের সাথে এলাকাবাসীর সাথে আমরা গণসংযোগ করছি তা আমি বিগত সময়েও এলাকার কাউন্সিলর ছিলাম আমার এই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমার জনগণকে সাথে নিয়ে আমি আবার নির্বাচন প্রার্থী হয়েছি আসলে সিটি কর্পোরেশনের বহুমুখী কাজ শুধু রাস্তাঘাট ড্রেন এগুলি কাজ না আমাদের অনেক ধরনের কাজ আছে ময়লা আবর্জনা রিসাইক্লিং করা পরিবেশের উন্নয়ন করা শিক্ষা প্রতি শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য মানে যতগুলো কাজ আছে স্থানীয় সরকারের যতগুলো কাজ আছে সেই সব কাজগুলি আমাদেরকে পর্যায়ক্রমে আমাদের এলাকায় করতে হবে এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে আমরা এই এলাকাকে বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী যেমন শেখ হাসিনা যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছেন তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী একটা পরিষদ প্রয়োজন সিটি কর্পোরেশনে আমরা নিজেরা বসে পরিকল্পনা করে এলাকাবাসীর কী চাহিদা আছে মানে সেই চাহিদাগুলো পর্যায়ক্রমে অর্থাৎ আমাদের তিনটা ধাপে আমরা এগুলো সম্পন্ন করতে চাই first term mid term long term পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে তথা গাজীপুরকে বিশেষ করে আমাদের এই ওয়ার্ড আমরা একটা smart city smart smart ward হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই এই নির্বাচনে আপনার প্রতিশ্রুতি কি কি থাকছে ভোটারদের প্রতি হ্যাঁ আমার প্রধান প্রতিশ্রুতি হলো আমার এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করা আমরা যে কোনো উন্নয়ন করি না কেন যদি জলাবদ্ধতা থাকে তাহলে সেই উন্নয়নগুলো ব্যাহত হয় এবং এর পরবর্তীকালে আমার এখানে রাস্তাঘাট ড্রেন এরপরে আছে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছিনতাই মাদক মুক্ত ওয়ার্ড গঠন করা এছাড়াও আমাদের যে লং টার্ম পরিকল্পনায় আছে আমাদের কমিউনিটি সেন্টার পার্ক শিশু পার্ক বা একটা পরিবেশের সার্বিক উন্নয়ন সব কিছু নিয়ে আমরা কাজ করবো হিসাবে এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যারা জনপ্রতিনিধি হয় নির্বাচনের সময় তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করেন না ভূমিকা রাখেন না তাদের হ্যাঁ এই কথাটা অনেকাংশেই সত্যি তবে আপনি অবশ্যই জানবেন যে আমি এর পূর্বেও দুইবার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম আমার প্রতি জনগণ আস্থাশীল আস্থাশীলের একটু প্রমাণ হলো এলাকাবাসী বসে আমাকে এবার সর্বস্তরের জনগণ বসে একক প্রার্থী হিসাবে আমাকে এই ওয়ার্ড থেকে তারা মনোনীত করেছে তাদের আশা আকাঙ্ক্ষা আমিও কথা দিয়েছি তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সবাইকে নিয়ে আমি আমার ওয়ার্ডকে সাজাবো এবং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করি